আমার ভাইরা তাহলে কোরআনের হক আমি বলছি না যা লেখাল কিতাব আপনার এই যে কিতাবের হক আছে কিতাব বলতে একটাই কিতাব সেটা হলো কোরআন ঠিক না বেঠিক আর কোনো কিতাব দুনিয়াতে নেই জোরে কন ঠিক না বেঠিক আমার ভাই বন্ধুরা আমি বলছিলাম আপনাদেরকে হকগুলো আদায় করতে হবে নয় নম্বর কি নয় নম্বর হলো কোরআন এসেছে তোমাকে মানানোর জন্য আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা মিন দুনিহি আউলিয়া সোরা আরাফের আয়াত আল্লাহ বলেন আল্লাহ যা নাজিল করেছেন সেটাই ইত্তেবা হবে অনুসরণ হবে ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া এই আল্লাহর কোরআন দিয়া দুনিয়ার কোন অলি আউলিয়া পীর দরবেশের গোলামিও চলবে না যে কেউ কেউ বলে পিঠ ধরা বরস যার পিন নাই তার জান্নাত নেই আমার দেশে কোনো একজন পীর শায়েক বলেছেন যার পিন নাই তার জান্নাত নাই ইনি কোরআনের বিপরীত কথা বলেছেন সম্পূর্ণ কোরআন বলেছে তুমি তোমাকে পুরাপুরি কোরআন সুন্না মেনে চলতে হবে এবং এর বিপরীত কোন ব্যক্তি ওলি ওয়ালা তাত্তাবিউ লা তাত্তাবিউ ফেলে নেহি নিষেধাজ্ঞা জারি করা হলো তুমি অনুসরণ ইত্তিবা করতে পারবে না কোরআনের বিপরীত কোন তরিকা মত পথ ওলি আউলিয়া নেতা হোতা রাজা বাচ্চা কারোর অনুসরণ করতে পারবে না অলি মানে চারটা অর্থ অলির অর্থ চারটা কয়টা চারটা অলি মানে বন্ধু অলি মানে নেতা অলি মানে অভিভাবক অলি মানে পীর বুজুর্গ হ্যাঁ, তুমি তোমার ওই ব্যক্তিকে তুমি শিক্ষক মানতে কারণ টিচার ছিলেন রসুল হবে ফেসবুকে অনলাইনে ভাইরাল একটা বক্তব্য যে শায়েক চরমনাই ফয়জুল করিম সাহেব ভালো আলেম জানি আমি ভালো আলেম ভালো কথা বলতেন উনি একটা বক্তব্য দিয়েছেন যার পিন নাই তার হৃদায়ত নাই নাউজবিল্লাহ তাহলে আমার প্রশ্ন আল্লাহ নবীর পীর কে ছিল নবীর কোনো পীর আছে কথা বলেন হেদায়ত নাই তো নবীর পীর আছে সাহাবিদের পীর কে ছিল আবু বকরের কোনো পীর আছে একটু কথা বলেন না কেন ওমরের পীর আছে ওসমানের পীর আছে আলীর পীর আছে তোরা হেদায়ত পায় নাই আমার এখন এই যে কথা কত জ্বলন্ত মিথ্যা কথা বাজে কথা সিরকি কথা এই কথাটা আল্লাহ পাকের তার পাওয়ারের খেলা আল্লাহর পাওয়ারের বিপক্ষে কথাটা কারণ কি আল্লাহ খদি আল্লাহু ফাওয়াল মুহতাদি ওয়া মাই ইদুলিল ফালান তাজিদ ওয়ালিয়াম মুরশিদা উনি আবার ওই আয়াত দলিল দিয়ে বলতেছেন অত ভাষা বোঝেন কিনা আমি জানি না আল্লাহ বলেন মাইয়া খদি আল্লাহ আল্লাহ যাকে হৃদায়ত দেন ফাহুয়াল সেই হৃদায়ত প্রাপ্ত হবে কারণ আল্লাহ হৃদায়ত দানকারী অমাইয়ুদিলিল আর আল্লাহ যদি পথ ভ্রষ্ট করে দেন ফালান তাজিদা লাহু মুর্শিদা পৃথিবীতে লান তাজিদা লান মানে নো নেবার কখনো নয় তাহলে এই পৃথিবীর ময়দানে কোনো পীর বুজুর্গ নেতা গোতা মোর্শেদ তোমার হৃদায়ত দিতে পারে না হেদায়ত দেওয়ার মালিক কে একটু জোরে বলেন কে আল্লাহ বারবার বজিয়া হেদি মাইয়াশা ওয়াইউদিল্লু মাইয়াশা কোরআন কারিমের ভিতরে বহু জায়গায় আল্লাহ বলেছেন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক সূরা বাকারা 272 নম্বর আয়াতে বলেন লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা তোমার হৃদায়ত নাই তোমারও দায়িত্ব নাই তোমার উপরও দায়িত্ব এটা নাই যে তুমি তাদের হৃদায়ত করে ফেলবে বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হৃদায়ত মালিক কি জোরে বলেন কি আল্লাহ বলেন মানে কুল মাইয়াশা ويهدي إليه من أناب আল্লাহ বলতেছেন হে রাসূল জানিয়ে দাও নিশ্চয়ই আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন যাকে পথভ্রষ্ট করেন ইচ্ছা মতো যার ইচ্ছা তারে পথভ্রষ্ট করেন যাকে খুশি তাকে হেদায়েত দেন আবার আবার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন নবী ইন্নাকা লা তুমি যাদেরকে ভালোবাসো মন চায় পছন্দ করো তাদেরকে তুমি হৃদয় দিতে পারবে না চাইলে তুমি হৃদয় দিতে পারবে না হৃদয়ের মালিক একমাত্র কে আর মানে বুঝি কিনা জানি না হৃদয়ত দেবার অধিকার একমাত্র আল্লাহ আল্লাহ রসুল তার কাছে চাইতেন আল্লাহ মক্কার জমিনে বিশ্ব নবী দুইজনের হৃদায়ত চাইলেন আল্লাহ দুইজনের একজনকে তুমি দাও একজনকে কবুল করে হৃদায়ত নসিব করো ওমরকে দাও নীল আবু জাহেলকে দাও আল্লাহ রসুল কার কাছে দোয়া করে হৃদায়তের জন্য কথা বলেন কার কাছে তার হৃদায়ত দেবার কে কোন পীর কি হৃদায়ত দেওয়ার মালিক এই কথাটা প্রমাণ সম্পূর্ণ ধোকা প্রতারণা স্পষ্ট শব্দের অর্থ কি এরা যারা বার আমাদের মানে দিক নির্দেশনা পথ নির্দেশনা আমার আল্লাহ বলেন এই জায়গাতে হুদাল্লিল আমি কিতাব পাঠাইলাম কোরআন পাঠাইলাম এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হৃদায়তের আলো আল্লাহ পথ নির্দেশনা অন্য আয়তে বললেন সাগর রমাদান أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر আল্লাহ বলেন রমজান মাসে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন হচ্ছে হুদাল নাস তামাম মানব মন্ডলীর হৃদায়ত দানকারী সুবহানাল্লাহ বলে হৃদায়তটা কোথায় এই কিতাবের ভিতরে ঠিক নেবে ঠিক জোরে বলেন হৃদায়ত শব্দের শাব্দিক অর্থ পথ নির্দেশনা দিক নির্দেশনা আইনের কাঠামো সংবিধান কনস্টিটিউশন নীতিমালা এই নীতিমালা দিয়ে আলো দিয়ে আল্লাহ পাক আপনাকে তার পথে কবুল করে নেয়